হ্যালো ব্যাপারে সবাই কেমন ভালো তো চলে আসুন একটা নতুন গেম প্লে ভিডিও এই গেমটা কিন্তু মানে দারুণ একটা মজার গেম প্লে হবে তো সবাই ভিডিওটা দেখতে হবে ভিডিওটা শুরু করা তো এখানে দেখতে পাচ্ছ আমরা অলরেডি নেমে গেছি অ্যান্ড সামনেটাকে লুট করে নেওয়ার মানে আমার এগুলো আগে মানে নামছে কিন্তু খুব বাজেভাবে আমি মার খেয়ে গেছি মানে কোনো গান সারাইতে পারবেন না আবার নতুন করে রিভাইভ প্যান্ট আমি এখানে নেমে গেছি তো তোর লগে তাড়াতাড়ি লুট করে মানে উপরে পিকে সারাই মার খাইছি আর ওখানে যাবো যেয়ে দেখবো কেউ আসে নাকি এখনও তো এই বাড়িতে মার খাইছি তো এখন মারতে তো হবেই এই দেখো একটা রোল তো তিরিশের একটা হেড লাগছে তো কোনো ব্যাপার না মানে কেমন কখন যে নক হয়েছে ঠিকভাবে বুঝতে পারিনি তো চলেন ডবল ডোরে কিন্তু এখনও ফাইট চলছিল মানে আমরা যাই কখন রিভার পেয়ে আসতে আবার ফাইট চলেন না এখন আর একটা আসার চলো এটা কম হয়ে গেছে মানে এদের পুরো স্কোরটাই শেষ ও ভাই তুমি আবার কোন প্রফিল আর শেষ টাইম আসে মানে কি আর বলবো শেষ টাইম আসে ফাইট নিচ্ছে তো অ্যান্ড এই সাইডে দেখতে পাচ্ছি একটা উঠতে আসছে তো একটা হেড তো হালকা পাতলা কিছু ড্যামেজ আছে তো ও একটাই আসছে না কয়টা আছে একটা সম্ভব ও ভাই তো দারুণ একটা হেড নক করে দিয়েছেন সেই হিসাবে এখানে একটাই আছে জাস্ট এখনও আর কেউ নেই দেখতে পাচ্ছি এর স্কোয়াডের তো এমন একটা সাহস কেমন না হয় যে একা একা র্যাঙ্কে ঘুরে বেড়াচ্ছে ভাই সাহ আমার সাথে তো আমার পুরো স্কোয়াড আসছে তো চলে যাবে কনফার্ম দেওয়া দিই আমি আসলে ভালো খেলতে পারি না সেটা মুসলিম না বলি কোনো ব্যাপার না এখানে দেখতে পাচ্ছি ও রে ভাই তুমি কে মহান ব্যক্তি দাঁড়িয়ে থেকে লুট করছে কি মানে তো চলো দাঁড়িয়ে থাকা লুট করাটা বের করে দিয়েছে সেন্টারে তো চলো আর রিভারটা দিতে পারলাম না কনফার্ম হয়ে গেছে তো কোনো ব্যাপার না কনফার্ম হয়েছে হয়েছে তো এখানে নিচে এখানে ফায়ার চলছে দেখছো নিচে এখানে এখন মানে জোন টান দিতে চেষ্টা করবো মানে আগে নিজেটা লুট করতে হবে লুট না গেলে মানে এম ফোরে ওয়ান দিয়ে হবে ও এম ফোর ওয়ান দে আর কি লাগে ভাই নিচে দেখতে পাচ্ছি দুটা ন তো যেখানে নক দিয়ে দেবে কিল তারপরে যদি কিল না পাই কেমনটা লাগে তো চলো একটাই বের হচ্ছে এখন এটাই মনে হয় একটাই আছে আরে ভাই ড্যাক বাড়ায় কিন্তু গুড়ি ড্যাক ওটা কিন্তু গুড়ি বাড়ায় না এখানে একটা আছে দেখছো তো এটারে আরে কেমনটা লাগে মানে যখন একজন ফায়ার দিত ওই গাড়ি না যেমনি আসছিল আমার গায়ে বাদ না কেমন আমি এটা ভাবছি যেভাবে আসছিল আসছিল তো আমাকেই বাদে উড়ে দিয়েছিল আরে তো চলো কোনো ব্যাপার না এখানে একটা নখ আছে এটা নামটা দেখছো রনের জোনে নখ হয়েছে নাকি সে তো চলো ওটা রিভাইভ দিতে হবে তো রিভাইভ দিয়ে আমরা যতক্ষণে বেড়ে যাবো কেননা এখন কেক একটা না ভাই স্কেলার নিয়ে জোন থাকা পুরোই টাফ ব্যাপার মানে জোনে থাকাই জানি স্কেলার নিয়ে কিন্তু স্কেলার নিয়ে জোন থানে বাড়ানোর একটা ভালো উপায় মানে গোলওয়াল থাকলে ভাই এই দেখো একটা উঠছে ও ভাই কনসব মানে বেশি এসপি ছিল না যত সম্ভব আমার এখনও দেখতে পাচ্ছ জোনেই পড়ে আছে ওই তো জোন আসতে হোক আমরা এই সাইডে ক্লিয়ার করেছি আর এই সাইডে তখন দেখলাম ফাইট চলছিল তো এদিক থেকে কে কই আসা একটারে দেখা ও হো একটা নখ আর কয়ে এ দেখো একটা মারছিল কি এটাও গেল দেখা যাক এদেরকে এখানে কেউ আর আসে নাকি দেখি আগে এই পাশ থেকে কেউ বের হয় নাকি এখনো বিশটা এনিমি অ্যালাইভ আছে তো আশেপাশে তো থাকার কথা তো ওই আতঙ্কবাদী এই পাশটা ওই দেখো মানে বলতে না বলতে মেরে দিয়েছে অলরেডি মানে কয়েক স্পিড বেশি ছিল তো কোনো ব্যাপার নাই সাইডে দেখতে পাচ্ছ ফাঁকাই দাঁড়িয়ে আছে মানে এই সার ও ভাই ওয়াল ফেলার পরে মানে কনফার্ম হচ্ছে কেমনে ওয়ালডিং আছে নাকি আমি তো চলো এটারে আগে লুটটা করে নিই বুস্টার দিয়ে মারছে ভাই তো এটা কিন্তু অনেক আগের গেম প্লে কারণ এখন তো বুস্টার আপডেটের পরে উঠায় নিছে মানে বুস্টার পাওয়া যায় না এখন পাওয়া যায় শুধু ভ্যান্ডেন মেশিনে সেখান থেকে কিনে চালাতে হয় বুস্টার তো এখানে দেখা যাচ্ছে এনিমি ছিল যত সম্ভব কয়েকটা তো চলো ওগুলো কোথায় আছে নিচে আছো নাকি এত সাইডে দেখছি আরে ভাই রে thằng này đâu কনফার্ম তো আগে ভিএসএস এর বাড়ি দিয়েছে ভাই মানে কয়েক যদি লাগাই দিত আমি নক হয়ে যেতাম আরামসে এখন দেখতে পাচ্ছ আটটা মানে নটা এনিমি কি বলি নটা এনিমি অ্যালাইভ আছে জাস্ট তার ভিতরে আমরা চারটা আর পাঁচটা এনিমি আছে শুধু লুট করতে হবে এগারোটা ওয়াল আছে আর কি লাগে তো এনিমি মানে জোনটা কই ওই সাইডে আছে তো ও ভাই মানে সাড়ে সাড়ে কারা উঠছে এগুলো দেখতে কেমন একটা লাগছে দেখো সাড়ে সাড়ে পুরো স্কোর উঠে উপর বলে দৌড়ায় হেড পড়ে না কেন ভাই এত ড্যাগ মারতে হেড পড়ে না খুব বাজে লাগে মানে এত ড্যাগ মারার পরে যখন হেড না পড়ে খুব তো চলো এই সাইডে আমি যাই এখন ওরা পুরো স্কোয়াডটা মানে ওখানেই আসছে তো ওটা বাদ দিয়ে আর ওটাই তো আসে না স্কোয়াড আসে তিনটা আসছে না নিসারটা তো নক বলটা কোথায় উঠছে এই কিল্লাও হারাইলাম রে ভাই খুবই দুঃখ তো অ্যান্ড এখানে তো লাস্টে নেমে বেঁচে আছে শুধু এই ফোর ভাই থামো কই থেকে ঘরের সাদে চলো কনফার্ম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আমার দেখা পরের ভিডিওতে তখন ভালো ঘুরবাই